আজকে ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ইনফ্লুয়েন্সার ফাইন করা শিখব আমরা কিভাবে ইনফ্লুয়েন্সার ফাইন মানে বের করে দিয়ে ফাইবার মার্কেট প্লেস থেকে ইনকাম করব সেই প্রসেসটা আজকে আমরা সম্পূর্ণ দেখব তো এটার আমরা ইনস্টাগ্রাম যারা কাজ করি যারা আমরা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করি তারা চাইলে এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা ইনফ্লুয়েন্সার ফাইন্ড করে দিয়েও আপনারা মার্কেট প্লেসে কাজ করতে পারেন বা আপনারা গিক লঞ্চ করতে পারেন এটা যদি একটা সময় ছিল যে ইনফ্লুয়েন্সারের খুব একটা দরকার পড়তো না একটা সময় এরকম ছিল যে ইনফ্লুয়েন্সার লাগতো না কিন্তু এখন দুই হাজার সাল বাইশ সাল একুশ সালে একটা বিজনেস টিকে থাকে ইনফ্লুয়েন্সারের উপরে এবার ইনফ্লুয়েন্সার জিনিসটা কি বা ইনফ্লুয়েন্সারদের লাভটা কি হয় ক্লায়েন্টের তো আমাদের বাংলাদেশে একজন আছে একজন না অনেকজন আছে ইনস্টাগ্রামের বলা হয় ইনফ্লুয়েন্সার আর হচ্ছে আপনার ইউটিউবেরে ইউটিউবে যারা করে তাদেরকে বলা হয় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার বলে তাদেরকে বলা হয় মূলত আমাদের ইনস্টাগ্রামের ভাষায় বলা হয় ইনফ্লুয়েন্সার আর ইউটিউবের ভাষায় বলা হয় ইন স্পন্সার তো একটা বিজনেস ইনফো স্পন্সার আর বলেন যে ইনফ্লুয়েন্সার এই দুইটার মাধ্যমে টিকে থাকে এবার কেমনে টিকে থাকে বাংলাদেশে যেমন আমাদের ইয়েতে আছে সুহাগ তিনশো ষাট মেবি তো আমাদের সোহাগ ভাই আছে তিনি তার কোনো এখন আগে তিনি টেকনিক্যাল ভিডিও আপলোড করতো এখন টোটালি কোনো টেকনিক্যাল ভিডিও আপলোড করে না তিনি শুধু বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন সার্ভিস মানে টেক রিলেটেড বা ইলেকট্রিক্যাল জিনিস মোবাইল হোক ফোন হোক হেডফোন হোক যে নতুন নতুন আইটেমগুলো আসে ওই আইটেমগুলোকে তিনি প্রচার করে দেয় তারকে স্পন্সার করে বিভিন্ন বড় বড় কোম্পানি কোম্পানি কেন স্পন্সার করে তার চ্যানেলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তো ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তিনি যদি চায় এই তাকে ধরেন এক লাখ বা দুই লাখ টাকা দিল দিয়ে বলো যে আমার এই একটা ভিভো কোম্পানির একটা ফোন আসছে এই ফোনটা তুমি তোমার একটু চ্যানেলে একটা ভিডিও বানায় আপলোড করো বিনিময়ে তোমাকে একটা টাকা দিতাছি এর মাধ্যমে কি হবে যখন তিনি টাকাটা নিয়ে তার জন্য একটা ভালো একটা ভিডিও মেক করবে এবং তার ইউটিউব চ্যানেলে আপলোড করবে তখন এই প্রোডাক্টটার রিভিউ দেখে দেখা যাবে যে এক মিলিয়ন মানুষের ভিতর থেকে নাও কিনলে ধরেন দশ হাজার মানুষ কিনুক এখন দশ হাজার কিনুক ভিডিও তৈরি করার পরে দশ হাজার কিনুক সমস্যা নয় নয় এক হাজার কিনুক এক হাজার মানুষের কাছে কিন্তু প্রমোট হয়ে গেল ওই প্রোডাক্টটা মানে প্রচার হয়ে গেল তো এইভাবে যদি তিনি মোটামুটি চারটা পাঁচটা স্প মানে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার খুঁজে বের করতে পারে ইউটিউবের জন্য বা ইনস্টাগ্রামের জন্য আমি আগে ইউটিউবেরটা বুঝাইতেছি যাতে যে কেউ সহজে বুঝতে পারে যেমন আমাদের যদি কখনও কোনো প্রোডাক্ট কেনার দরকার পড়ে প্রথমে আমরা যা কোথায় যা সার্চ করি প্রথমে আমরা ইউটিউবে যা সার্চ করি যে ধরেন ভিভো ওয়াই টোয়েন্টি ফোনের রিভিউ বাংলা রিভিউ হ্যান ত্যান এগুলো বিভিন্ন ধরনের কিওয়ার্ড লেখে আমরা সার্চ করি তো সার্চ করার পরে কি হয় ওই ফোনের কিন্তু আমরা বিস্তারিত দেখি যে ফোনটার ব্যাটারি ব্যাকআপ কীরকম দিবে আর র্যাম কত তারপরে চার্জ করতে কত টাইম লাগে মানে টোটাল একটা ফোনের সাথে চার্জার থাকবে নাকি মানে এ টু জেড যা কিছু আছে আমরা ওই রিভিউর ভিতরে কিন্তু মোটামুটি আইডিয়া পেয়ে যাই যেই এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না যে ফোন কিনছে সে কখনো ফোনের রিভিউ না দেখে ফোন কিনতে গেছে এরকম মানুষ পাওয়া যাবে না অনেকে আছে চলে যায় ডাইরেক্ট দোকানে সমস্যা নেই কিন্তু তারপরে যারা বেশিরভাগ যারা অনলাইনে ঘাটাঘাটি করে তারা দেখা যায় বেশিরভাগ সময়ই তারা বিভিন্ন ধরনের জিনিস প্রোডাক্ট কিনতে গেলে প্রথমে ওইটার রিভিউগুলো দেখে নেয় বা ভিডিওগুলো দেখে নেয় তো এই এই কারণে অনেক বড় বড় কোম্পানি আছে যারা অ্যাড ক্যাম্পেইন প্রথমে না করে প্রথমে আগে ইনফ্লুয়েন্সার বা স্পন্সার করে থাকে বিভিন্ন ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার বা ছোট ছোট ইনফ্লুয়েন্সারদের ঠিক আছে ইনফ্লুয়েন্সারদের এর মাধ্যমে তার বিজনেসটা খুব দ্রুত বৃদ্ধি পাবে যেমন আমাদের একটা অ্যাড ক্যাম্পেইন আমি অনেক কথা বলতেছি বেশি না হ্যালো না ভাইয়া তো দেখা যাবে যে একটা একটা অ্যাড ক্যাম্পেইন চালাইলে যেমন আমরা ডিজিটাল মার্কেটে আমরা জানি অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে যেমন গুগল অ্যাড হতে পারে ফেসবুক অ্যাড হতে পারে ইউটিউব অ্যাড অ্যাড হতে পারে এগুলো কতদিন থাকে যতদিন আমরা ইউটিউবকে ফেসবুককে গুগলকে টাকা দিব ততদিন আমাদের অ্যাডটা টোটালি কথা হচ্ছে তাদের অ্যাডটা শো করবে বা মানুষের সামনে দেখাবে কিন্তু স্পন্সারের মাধ্যমে একটু ভিন্নতা হয় যেমন একটা কন্টেন্ট ক্রিয়েটরের ওই ভিডিওটা তার ইউটিউব চ্যানেল যতদিন আছে ততদিন থাকবে এবং ওইখান থেকে কিন্তু তিনি প্রচার হতেই থাকবে এরকম মনে করেন একটা করে ভিডিও আছে কে কেউ সাত বছর আট বছর আগে ছাড়ছে ভিডিওতে কিন্তু ভিউ হবে মানুষ দেখবেই তার মানে কি তার ব্র্যান্ডটা কিন্তু প্রচার হতেই থাকবে হতেই থাকবে তো এটা কিন্তু অনেক ভালো একটা মার্কেটিং আগেকার যুগে মানে প্রাচীনকালে প্রাচীনকালে কি হইতো মানে মানুষ কিন্তু প্রচার করত বিভিন্ন পোস্টার ছাপাইতো ওটারে বলা হয় ডেট ডেট মার্কেটিং এখনকার বাজারে ওটাকে বলা হয় ডেট মার্কেটিং যেটা মনে করেন নষ্ট হয়ে যায় খুব দ্রুত নষ্ট হয়ে যাবে পোস্টার ছাপাই দিয়েছে শেষ ঠিক আছে তো ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কিন্তু বা স্পন্সারের মাধ্যমে বা কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে যে এই যে ভিডিওগুলো তৈরি করতেছে এগুলো কিন্তু ডেট মার্কেটিং না এটা হচ্ছে লাইভ মার্কেটিং একটা ভিডিও বা একটা ইউটিউব চ্যানেল যতদিন থাকবে আপনার কন্টেন্টটা ততদিন থাকবে এটাতে সব থেকে বেশি লাভবান হতে পারবে যে কোনো ধরনের ব্র্যান্ডের মালিক হোক বা কোম্পানির মালিক হোক সেই জন্য মূলত ইনফ্লুয়েন্সার বা স্পন্সার বেশি করে থাকে বা এটার চাহিদা সবসময় বেশি থাকে যদি আপনারা চান ইনস্টাগ্রামের পাশাপাশি এই ছোট্ট একটা ক্যাটাগরি দিয়েও আমরা মার্কেট প্লেস থেকে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবো প্রথম অবস্থায় কিন্তু আজকেই যে গিগ বানায় কালকে থেকে বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করবেন এরকম না এখানে আপনাকে একটা বিজনেস দাঁড়া করাইতে অবশ্যই সময় লাগবে তো আজকে একটা রিভিউ কালকে একটা রিভিউ এগুলো আসলে জড়ো হতে থাকবে এখানে জড়ো হতে হতে এরকম সময় যাবে তখন বিশটা তিরিশটা রিভিউ হয়ে যাবে তখন দেখেন আপনার কত টাকা ইনকাম হয় তো ওকে যাই হোক অনেক কথা বললাম আশা করি আপনারা বুঝতে পারছেন যে ই স্পন্সার বা ইনফ্লুয়েন্সারের মাধ্যমে লাভটা কি হয় বা ক্লায়েন্টটা কেন করবে তো এটা আশা করি বোঝা গেছে এবার তাহলে আমরা একটু মার্কেটটা রিসার্চ করে নিই যে আমরা যে কাজটা এখন শিখতে যাচ্ছি এই কাজের ভ্যালুটা আদৌ আছে কিনা তো আমরা এখানে সার্চ করি influencer influencer okay influencer okay influencer marketer আমাদের হবে ফাইন্ড ইনফ্লুয়েন্সার ওকে সরি আমরা এখানে দেখি ইনফ্লুয়েন্সার রিসার্চও লিখতে পারি অথবা শুধু ইনফ্লুয়েন্সার ফাইন্ড লিখতে পারি ফাইন্ড ইনফ্লুয়েন্সার এক second find find influencer find influencer okay এই কিওয়ার্ডটা লিখে সার্চ করি শীত oh, আমরা দুই তিন মাস আগে মেবি ক্লাস করছিলাম তখন আমাদের মনে হয় প্রতিযোগী ছিল তিন হাজার মোটামুটি এখন পাঁচ হাজার হয়ে গেছে তো ব্যাপার না তো একটু আমরা দেখি অনলাইনে কতজন আছে এখানে কাজ করে কারা পাঁচ হাজার শুধু নামে কেউ কেউ আছে কি আমাদের ভিডিও বা আদার্স বাংলাদেশে অনেক ভিডিও পাবে যেগুলো দেখে ইনস্টাগ্রাম বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং শেখার খুবই আগ্রহ প্রকাশ করে দুই একদিন গিক বানায় বৈশা থাইকা তারপরে তারা হয়ে যায় উদাও তো এই যে গিকগুলো বানায় রাখছে এই গিকগুলো পরে এই যে আমাদের অফলাইনে প্রতিযোগীগুলো হয়ে থাকে তো এই যে যে অনলাইনেগুলো আছে অনলাইনে যারা আছে এরাই মূলত একজাক্টলি আপনার সাথে প্রতিযোগী এই যেমন এই একজন মেয়ে মেবি মেয়ে না ছেলে ওকে মেয়ে মাসে ছবি দিছে তাহলে ছেলেই হবে ওকে <laughs> ছেলে তো এখানে দেখেন বাষট্টিটা অর্ডার কমপ্লিট করছে এবং একটা অর্ডার বর্তমানে রানিং আছে তিনি লেভেল টু এর সেলার একটু আমরা দেখি আসছে কত সালে দুই হাজার একুশে আসছে এপ্রিলে ক্লায়েন্ট ওকে তার তার মেন সার্ভিসটা হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ তো এবার এই একটা দিচ্ছে আবার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ আবার ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ আবার দিতেছে ইনস্টাগ্রাম এই মনে করেন হ্যান এইগুলো তিনি তার মূল কাজটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং তিনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে লেভেল টু সেলার হয়ে গেছে বুঝতেছেন ব্যাপারটা মোটামুটি কয়দিন হয়েছে তো এই সেলারটা কি করতেছে কাজটা কি তার একটু আমরা দেখি এটা স্কিল শিট ওকে এটাও এক্সেল শিট হ্যাশট্যাগ রিসার্চের এটাও এক্সেল শিট ওকে অনেক ধরনের ক্লায়েন্ট আসে তিনি যেটা করতেছে তিনি এক থেকে বিশটা ইনফ্লুয়েন্সার বের করে দিবে ইনফ্লুয়েন্সার কারা এবার তো প্রশ্ন করা দরকার হ্যালো আপনারা আছেন ইনফ্লুয়েন্সার কারা বলেন তো এটা ক্লিয়ার করা দরকার ইনফ্লুয়েন্সার কারা যারা প্রমোট করে তারা ইনফ্লুয়েন্সার ওকে আরো কেউ ভালো কিছু হ্যাঁ, বলতো হ্যাঁ বলেন ইনফ্লুয়েন্সার কারা ইনফ্লুয়েন্সার মানে যে যারা এই যে বড় বড় ইউটিউবার যাদের ফলোয়ার সংখ্যা অনেক আছে ওকে হ্যাঁ, হ্যাঁ। ওকে ইয়ে যেটা বলছে একজাক্টলি এটাই রাইট কারণ হচ্ছে যাদের অনেক ফলোয়ার আছে মোটামুটি কন্টেন্ট ক্রিয়েট করে বা যাদের একটা বড় একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে তারাই মূলত ইনফ্লুয়েন্সার যদি হ্যাঁ মিনিমাম দশ হাজার ফলোয়ার হ্যাঁ, থাকে তারাই ইনফ্লুয়েন্সার এবার আমরা কি এই যে আমরা যে ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের কাজটা করতেছি আমরা কি মার্কেটার অ্যান্ড হচ্ছে সেলার ঠিক আছে আমাদের কাজ হচ্ছে অন্যকে বের করে দিব আর আমাদের টাকাগুলা গোছায় নেব শেষ আমরা এক থেকে বিশ জন মানুষকে বের করে দিব মানে বিশটা ইনফ্লুয়েন্সারকে বের করে দিব বিনিময়ে আমরা দশ ডলার নেব এই কাজটা করতে আপনার সর্বোচ্চ দশ মিনিট লাগবে দশ মিনিট লাগবে না হয়তো প্রথম অবস্থায় বেশি লাগতে পারে তো ওকে স্ট্যান্ডার্ড তিনি নিচ্ছে হচ্ছে তিরিশ ডলার বিশটা থেকে ষাটটা ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট বের করে দিবে মানে ইনফ্লুয়েন্সার বের করে দিবে তিনি কি কি বের করে দিবে এখানে পরিষ্কার করে বলে দিতেছে ইমেল বের করে দেবে কন্ট্রাক্ট ইনফো বের করে দিবে স্পেশাল নিস ওকে নিস জিনিসটা হচ্ছে ক্যাটাগরি তার যে রিলেটেড ক্যাটাগরি হবে সেই রিলেটেড বের করে দেবে কিংবা কান্ট্রিগুলো বের করে দেবে এগুলোই তিনি করে দেবে বেশি কিছু দেয় নাই আমরা আরও ডিপলি এগুলো করতে পারি এগুলোই তিনি করতেছে একশোর জন্য পঞ্চাশটা পঞ্চাশ ডলার ওকে একশো ইনফ্লুয়েন্সার বের করে দেবে পঞ্চাশ ডলার নিচ্ছে তো অনেক সময় হয় কি অনেক ক্লায়েন্ট পাবেন যারা মূলত দেখা যাবে বলবে যে আমার টাকা খুবই কম তো আমি তো এত বড় বড় মানুষকে ধরতে পারবো না ওয়ান মিলিয়ন টু মিলিয়ন তুমি তো আমাকে ছোটো ছোটো মানুষ মানুষগুলোকে বের করে দাও তখন আপনাকে বাইরকে জেনে নিতে হবে যে দশ থেকে পঞ্চাশ না পঞ্চাশ থেকে চল্লিশ এরকম মানে দশ থেকে চল্লিশ বা তিরিশ এরকম অ্যাভারেজ থাকবে তো দশের নিচে নিয়ে তো লাভ নাই ঠিক আছে তো অবশ্যই দশের উপরে রাখতে হবে তো বায়েরকে বলে রাখবেন আর যদি বায়ের বলে না নো ম্যাটার টাকা আমার কাছে কোনো ম্যাটার না তাহলে বাই করে দেন ওয়ান মিলিয়ন টু মিলিয়ন যা যত নিতে পারে সমস্যা নেই আমরা শুধু বের করে দিয়ে আমাদের আমাদের আখের গোজা গোছাইলেই হবে সমস্যা নেই ওকে যাই হোক আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন এই দেখেন তারা কিন্তু এইগুলোই কাজ করতেছে যদি আমরা একটু অফলাইনতে দেখি অনেকে আছে যারা মার্কেট প্লেসের বাইরে কাজ করে এখানে ভালো অর্ডার এখন কি আসে এই মহামানবটাকে আমি বুঝলাম না একটু দেখি তো কে ঋত্বিক হ্যাঁ ঋত্বিক সাপ হ্যালো আপনার এতক্ষণে আসার সময় হইলো ওকে এখানে দেখেন এই একজন find in Instagram influencer your niche মানে তিনি যে নিশ বলবে এটা পাকিস্তানি তিনি সেই রিলেটেড ইনস্টাগ্রামের অ্যাকাউন্টগুলোকে মানুষগুলোকে বের করে দিবে দেখেন এখানে টোটাল মানে, মানে হচ্ছে টার্গেটেড বা ক্যাটাগরি নিশ বলতে পারেন ক্যাটাগরি বা টপিক যেমন আমরা অনেক ক্লায়েন্ট আসবে ফিশ নিয়ে ফিশের যন্ত্রপাতি পেশে ধরতে পারে ফিশ কায়েক মানে হচ্ছে ফিশের নৌকা ছোট ছোট বোট জাল বসি এগুলো বিক্রি করে তাহলে তার নিচটা কি হবে তার নিচটা হবে ফিশ ফিশ রিলেটেড মানে ফিশিং রিলেটেড তার নিচ কেউ একজন আইসা ধরেন গাড়ি বিক্রি করে তার নিচটা কি গাড়ি কেউ একজন আইসা ধরেন বিউটি অ্যান্ড কসমেটিক্স নিয়ে কাজ করতেছে তার তার নিচটা কি বিউটি অ্যান্ড কসমেটিক্স তো এইভাবে প্রতিটা কাজেরই কিছু না কিছু ক্যাটাগরি থাকে বা নির্দিষ্ট কিওয়ার্ড থাকে কিওয়ার্ডকে আমরা নিজ বলতে পারি বুঝছেন ব্যাপারটা তো এই হচ্ছে কাহিনী তো এইভাবে তিনি দেখেন তেষট্টিটা কাজ করছে তিনিও লেভেল ট্যুর সেলার দুশো পঁচাত্তরটা কাজ করছে তিনি সোশ্যাল মিডিয়া মার্কেটারও বলতেছে তিনি কি কাজ করছেন তার টপ কাজ হচ্ছে Instagram influencer research last delivery today okay তিনিও কিন্তু ইনফ্লুয়েন্সার এর কাজ করতেছে এই ক্যাটাগরিটা দেখবেন যে আপনারা দেখতে দেখতে হুট করে দেখবেন যে কয়েকদিনের ভিতরে অনেক ভালো পজিশনে চলে গেছে কারণ এখনই শুরু হয়ে গেছে এখনই দেখেন প্রতিযোগিতা বেড়ে গেছে তো এখানে আপনারা কাজ পাবেন একটু দূরে দূরে থাকতে হবে অনলাইনে থাকলে কাজ পাবেন ওকে যাই হোক আমরা অনেক কথা বললাম তো ইনফ্লুয়েন্সার দুইভাবে বের করা যায় একটা হচ্ছে আপনি যদি অর্গানিকভাবে বের করতে চান তাহলে আপনাকে অনেক সময় দিতে হবে ধরেন আপনার একটা নিস্ট আমরা ধরি আগে আমরা হ্যাশট্যাগুলোকে আগে বের করতে হবে আমাদের এখানে মূল টার্গেট হবে যে যেগুলো হ্যাশট্যাগ অনেক বড় বড় সেই হ্যাশট্যাগুলোকে আগে ফাইন্ড আউট করতে হবে কীভাবে সেটা তো আমরা এখানে লিখতে পারি হ্যাশট্যাগ রিসার্চ হ্যাশট্যাগ রিসার্চ এই যে এখানে দেখেন একটা আছে ইনফ্লাক্ট এটা খুবই ভালো একটা হ্যাশট্যাগ রিসার্চের টুলস তো আমি এখান থেকে যে কোনো একটা নিশ নিয়ে নিই দেখি কি টপিক নেওয়া যায় ওকে টপিক ধরেন ট্রাভেল ফুড তারপরে ফটোগ্রাফি ফ্যাশন ফিটনেস ওকে ফিটনেসটা যায় ফিটনেসটা লিখে আমরা সার্চ করি কপি তো এইভাবে বের করলে সবাই আসলে এইগুলো এখানে যারা করে বেশিরভাগ মানুষগুলো কাজ করে না ঠিক আছে আবার অনেকে আছে কাজ করে ওকে আমরা এই ফিটনেসের যে বড় কিওয়ার্ডটা আছে এটাতে আমরা প্রথমটাতে ক্লিক করব। দেখি কয়জনে ইনফ্লুয়েন্সার ইয়া করছে এবার বায়ার আমাকে টার্গেট দিচ্ছে দশ হাজার থেকে এক লাখ এর মধ্যে আমাদের ইনফ্লুয়েসারগুলোকে বের করতে হবে যারা ফিটনেস নিয়ে মূলত কাজ করতেছে ধরেন আমি আপনার একজন ক্লায়েন্ট আমার তো আপনারা একজন আমাকে কাজ দিছেন যে আমার টার্গেট হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে দশ হাজারের উপরে থেকে মানে এক লাখের নিচে এর মধ্যে যতগুলো এই ফিটনেস রিলেটেড ইনফ্লুয়েসার আছে তাদেরকে বের করে দিতে হবে তাহলে আমি কি এই এই এটা টার্গেট নিলাম হচ্ছে আমার নিশ হচ্ছে ফিটনেস তো আমি ফিটনেস লেখা সার্চ করি দেখি কারা আছে ধরেন এই একজন আছে জিম নিয়ে করে দেখি তার প্রোফাইলটা ওপেন করি প্রোফাইল ওপেন তো দেখি তিনি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে কিনা অ্যাডভার্টাইজমেন্ট ওকে তিনি ইনফ্লুয়েসার হুম তিনি ইনফ্লুয়েন্সার এখানে বলতেছে যদি অ্যাডভার্টাইজিং করার দরকার পড়ে তাকে মেসেজ করে দশ হাজার তিনশো আছে চলবে আমাদের একজন ইনফ্লুয়েসার তিনি কিভাবে পোস্ট করে তার একটা ছবি দিবে এখানে হয়তো তার নাম কোনো জায়গায় উল্লেখ করে দিবে কোম্পানির নাম বিভিন্ন জায়গায় এটা তার ব্যক্তিগত ব্যাপারে কীভাবে বের করবে এটা তার আমাদের জানার কথা না অথবা এখানেও নাম দিতে পারেন এই যে দেখেন এখানে এই যে এখানে তার মনে হয় কোনো একটা শো করছে দেখি তো এগুলো কি এগুলো মনে হয় তিনি এখানে প্রচার করতেছে ওকে হ্যাঁ আমরা সবই দেখবো একটু আমরা অপেক্ষা করবো আমরা ক্লাসের ভিতরে হয়তো ক্লাস একটু লম্বা হবে কিন্তু যা কিছু আছে আমরা সব দেখব দেখেন তিনি কিভাবে প্রচার করে দিতেছে তো এইভাবে এখানে তিনি এরকমভাবে ই করতে পারে যে তার প্রচার করতে পারে এখানে যেহেতু অ্যাডভার্টাইজমেন্টের জন্য ইন এখানে মেসেজ করতে বলতেছে বা ই করতে বলতেছে তিনি ইনফ্লুয়েন্সার ঠিক আছে তো আমরা তাদেরকে বের করে দিতে পারবো এখানে আমরা এইভাবে এই একটা পেলাম দেখি আরও কিছু পাই কিনা দেখি তাহলে আমি ধরেন আরও যাই সব হিরু আলম মিরু আলম কই থেকে আসতেছে এই একজন মনে হয় এই যে এটা ওপেন করি প্রোফাইলটা তিনি মনে হয় ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে প্রোফাইলটাকে দেখে নেই এটা চলবে না কারণ এটাতে অনেক ফলোয়ার কম আমাদের নিঃশ্বের সাথে যায় না তাহলে আপনাকে ম্যানুয়ালি অনেক কষ্ট করতে হবে বুঝছেন ব্যাপারটা তো ব্যাপার না শিখে রাখেন এইভাবে কষ্ট করবেন ক্যাটাগরি লেখা লেখা হাজার হাজার পোস্ট আছে সবার সমস্যাটাই তো এটাও অনেক কম ফলোয়ার ঠিক আছে ইউটিউবও আছে তো এটাও চলবে না একটা পাইছি হবায় তো তারপরে কারে দেওয়া যায় এই একজনকে ক্লিক করি কত আছে এক হাজার চলবে না এগুলো বেশি বাজে বাজে পোস্টগুলো আসতেছে কত আছে পাঁচ হাজার পাঁচ হাজার নেওয়া যাইতে পারে কিন্তু পাঁচ হাজার নিলেও হবে না দশ হাজার লাগবে টার্গেট হচ্ছে দশ হাজার এই দেখেন পোশাক বিক্রি করতেছে জিমের তো তার ফলোয়ার কত ফলোয়ার তো অনেক হওয়ার কথা দেখে নয় তিনশো ওকে এভাবে আমাদের অনেক সময় লাগবে রিসার্চ করে করে বের করতে গেলে অনেক সময় লাগবে পোস্ট আছে আঠারো কে ফলোয়ার আছে তো এ তো একবার মাঠে মারা গেছে তিন হাজার চলবে না এটাতে হতে পারে দেখি তেরো কে তিনি ইনফ্লুয়েসার না দেখেই বোঝা যাইতেছে এভাবে দেখেন অনেক কষ্ট করে বের করতে হবে আমার এত কষ্ট আমি করি না এটারও নেওয়া যাইতে পারে পাঁচ হাজার আমাদের রিকোয়ারমেন্টের উপর যাবে না পোস্টের যেটাতে লাভ বিয়েক বেশি দেখবো সেটাই মনে করবো যে ইয়া উনিশটা ওকে যাই হোক এভাবে বের করা অনেক টাফ তো আমরা একটা আপাতত ই করি সিস্টেম বের করি ওইটা দিয়ে তাড়াতাড়ি করা যাবে ধরেন এই মেয়েকে আমরা বের করছি আমাদের নিশ একটা রিলেটেড পাইছি অনেক খোঁজাখুঁজির পর তাহলে আমরা একটা ই তৈরি করি প্রুফ তৈরি করি আগে হুম আমি অনেক মেথড দেখাবো বের করা সহজ পদ্ধতি এত কষ্ট করার সময় আছে আমাদের তো এইভাবে আপনি চাইলে একটা একটা করে বের করতে পারেন তাহলে আপনাকে খুঁজতে হবে অনেক ঠিক আছে এরকম লেখা পাবে অ্যাডভার্টাইজার অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন কথা লেখা থাকবে ঠিক আছে তো ইনফ্লুয়েন্সার দেখলে বোঝা যাবে তো এবার ধরেন একটা এক্সেল শিট তৈরি করতে হবে যে আপনি যে ইনফ্লুয়েন্সারগুলোকে বের করে দিতেছেন সেটা সেটা লিস্টটা কীরকম হবে ওকে এখানে আমরা চলে যাব হচ্ছে গুগল ডক ফাইলে বা গুগল ড্রাইভে তো আমরা এখান থেকে নিউতে চলে যাব নিউ থেকে এক্সেলে চলে যাব এটার ভিতরে কিছুই নাই জাস্ট এঙ্গেজমেন্ট পাবো ফলোয়ার পাবো ইমেলও পাবো না এখানে কিছুই নাই আর ফোন হয় প্রোফাইলটা খুঁজে বের করতে হবে কষ্ট করে ওকে এই প্রফেশনাল প্রফেশনাল লাগে না তাহলে লিখতে পারি ধরেন আমি এটা ট্রাভেল না travel related fitness okay fitness related fitness model okay fitness model it was about the dish 20 20 influencer in influencer influencer influencer in ফ্রুলেন্সার ফ্রুলেন্সার ঠিকই তো আছে ওকে ধরেন fine twenty influencer fine twenty influencer একটা নাম দিয়ে দিলাম এক্সাম্পল এখানে বুলমুল হতে পারে সমস্যা নাই আমরা আমরাই তো তো আমরা এখান থেকে একটা শিট সাজাবো প্রথমে প্রথমে নিব হচ্ছে লং এগুলো প্রতিটা কাজের ভিতরে দিবেন তারপরে আমরা দিব হচ্ছে আইজি লিঙ্ক আইজি লিঙ্ক তারপরে আমরা দিতে পারি হচ্ছে ইউজার নেম ইউজার নেম তারপরে আমরা দিতে পারি হচ্ছে ধরেন এটা সবগুলো বড় হাতে রয়ে গেল ইউজার নেম ইউজার নেম তারপরে দিতে পারি আমরা average like comment average average like com comment C com comment comment okay কমেন্টে সংক্ষিপ্ত রূপ দিয়ে দিলাম তারপরে ধরেন আমি দিব এখানে এঙ্গেজমেন্ট দিব না ফলো ওকে ফলোয়ার দিয়ে দিই ফলোয়ার ফলোয়ার ফলোয়ার ওকে তারপরে আমরা দিতে পারি হচ্ছে ইমেল ইমেল যদি এখানেও দিতে হবে সমস্যা নাই ইমেল তারপরে আমরা দিতে পারি এঙ্গেজমেন্ট আমরা দিতে পারি হচ্ছে engagement engage engagements engagements engagement engagement engages engages engages engagements তারপরে আমরা দিতে পারি সোশ্যাল লিঙ্ক সোশ্যাল মিডিয়া এত কিছু লাগে না যে কোনো কয়েকটা দিলে হইতো তো এটা আমরা এখান থেকে বড় করে দিব ধরেন আমি চোদ্দো করে দিলাম বেটার এগুলো সবগুলো আমি চাচ্ছি যে মাঝখানে থাকলে বেটার হবে ওকে আমি এটা এসে এখান থেকে সেন্টার করে দিলাম এবং পিছনের কালারটা আমি এখান থেকে ধরেন হলুদে করে দিলাম দেখতে ভালো লাগবে এবং এগুলোকে আমি চাইলে বোল্ড করে দিতে পারি বোল্ড দেখতে আরও ভালো লাগবে একটু ওকে ওকে হয়ে গেল তো এখানে কিন্তু আমি সব কিছু হ্যাঁ বলেন কি বাইরে বলে দেবে না নিজে থেকে করতে হবে এই যে আপনি আইডি তারপরে ইউজার নেম এগুলো দিচ্ছেন আপনি এগুলো তো এগুলো তো আমাদের যখন প্রাইসিং তৈরি করো তখন এগুলো আমাদের থাকবে আর বায়ার এত কিছু বলবে না তার ইমেল অ্যাড্রেস আপনাকে সাজাইতে হবে বায়ারকে খুশি করার জন্য এগুলো লাগবে ঠিক আছে এগুলো লাগবে কারণ একটা বায়ার আপনার পেজে ফলোয়ার ফেক কিনা সেটা বুঝবে কীভাবে অ্যাভারেজ লাইক কমেন্ট এঙ্গেজমেন্টের উপরই তো বুঝবে তাই না তো এগুলো তো অবশ্যই তাকে দেখাইতে হবে আপনি কি বুয়া কাজ করবেন নাকি রিয়েল কাজ করবেন এগুলো আমরা এটার মাধ্যমে প্রকাশ করব হ্যাঁ তো ধরেন ধরেন আমি এটা তা বের করব হ্যাঁ তো আমি ওকে ওটা তো কেটে দিছি ওকে যাই হোক ওটা বাদ দেন তো আমরা এখান থেকে আমরা লিখতে পারি ধরেন বেস্ট কিছু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের বা মার্কেট প্লেস আছে ইনফ্লুয়েন্সারদের যারা ওইখানে আমরা যেমন ফাইবারে সার্ভিস দেয় তাদের কিছু মার্কেট প্লেস আছে তারা ওই জায়গাগুলোতে মূলত ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে তো আমরা এখানে লিখতে পারি ট্রফ influencer in Instagram okay Instagram influencer marketplace ট্রফ Instagram influencer marketplace marketplace list okay marketplace list আমি এটা লেখে সার্চ করলাম দেখি পাই কিনা top Instagram Instagram top Instagram influencer marketplace list okay এখানে কয়েকটা বের করে দিতেছে তারা আমরা এগুলো ইউজ করতে পারি দেখতে পারি ওকে আমরা দেখি আপনি অর্গানিকগুলো ওইভাবে বের করতে পারেন কিন্তু অর্গানিকগুলো আমি ট্রাই করব না বাদ দেন ওইটা অর্গানিকগুলোয় অনেক সময় লাগে এত সময় নেওয়ার টাইম নেই তো এখানে দেখেন কিছু মার্কেট প্লেস বের হচ্ছে এগুলো হচ্ছে মার্কেট প্লেস এখানে তাদেরকে খুঁজে পাওয়া যাবে যারা যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে খুব সহজেই এক জায়গায় আছে তারা ওই জায়গায় আমরা বের করব ওকে ইন আরে ভাই কপি আমরা এখানে এটা পেস্ট করি না না কোনো সমস্যা নাই আমরা জাস্ট বাইর করে দিব ঠিক আছে আমাদের দায়িত্ব হচ্ছে ওরা এত কষ্ট করবে এবার প্রশ্ন একটা পাইছেন না কঠিন প্রশ্ন না কথা হচ্ছে তারা যে কাজটা পাঁচ মিনিট লাগে না একটা ক্লিক করতে হয় ওই কাজটাই তারাই করে না কিছু কিছু কাজ আছে আমাদের একটা ক্লিক করলে হয়ে যায় বা দুইটা ক্লিক করলে হয়ে যায় পাঁচ ডলার দিয়ে চলে যায় কেন চলে যায় হয় ওরা কাজ জানে না নয় ওরা সময় বেগে কাজ করে না বুঝছেন ও এক ঘন্টায় যদি ওরা একশো ডলার ইনকাম করতে পারে তাহলে কারো এখানে নয়েজ আছে একটু আনমিট হয়ে যান এরকম ক্লায়েন্ট পাবেন যে একটা করে ক্লিক করলেই দেখা যাবে আপনার কাজ হয়ে যাচ্ছে ওই ক্লিকটা করে না কারণ ওরা সময় পায় না এক এক ঘন্টা আপনার এখানে সময় দিবে ইনফ্লুয়েন্সার রিচার্জ করে করে বের করবে এই এত হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমার আমার ফ্রেন্ডের একটা ক্লায়েন্ট আছে আপনার ইউএসএ সে মনে করেন মানে মার্কেট প্লেসের বাইরে আর কি তো ওর ফেসবুকের পাসওয়ার্ড টাসওয়ার্ড সবকিছু আমার ফ্রেন্ডে দিয়ে রাখছে ওর ফেসবুকের যত মানে ফ্রেন্ড সার্কেলের মেসেজের অ্যান্সার থেকে শুরু করে ওর বয়ফ্রেন্ডের মেসেজের অ্যান্সার আমার দিয়ে দেওয়া এগুলো হয় সময় ব্যয় করে ওরা করে না বুঝছেন ব্যাপারটা সময় ব্যয় করে ওরা এই কাজগুলো করে না ওরা দেখা যায় আমি পাঁচ টাকা দিয়ে কাজটা করাইতে পারতেছি আর আমি নিজে অন্য কাজ করলে আমি একশো টাকা কামাইতে পারতেছি তাহলে এখানে সবাই লাভ আছে তোরা এই হচ্ছে কাহিনী ওদের তো ধরেন আমি একটা প্ল্যাটফর্মে আসলাম এখানে ফাইন্ড ইনফ্লুয়েসার সবগুলো অ্যাকাউন্টগুলোতে আগে সাইন আপ করা দরকার পড়ে ইনফ্লুয়েসার খুঁজতে গেলে আপনাকে আগে সাইন আপ করতে হবে তো আমরা আমার একটা বেস্ট একটা সাইট আছে নাম হচ্ছে ইনফ্লুয়েন্সার সিটি এটা হচ্ছে সবথেকে বেস্ট ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার সিটি লেখে সার্চ করতে পারেন এটা হচ্ছে আমার জন্য বেস্ট আমি নিজে এখান থেকে ফাইন্ড আউট করি দেখাই কিভাবে ওকে লগ ইন করতে হবে আমি লগ ইন করি আমার অ্যাকাউন্ট আছে সমস্যা নাই আমার কথা আজকে খেলে মাথার উপদা যাবে নাকি কারো মাথার উপদা গেলে বলেন দেখেন আমার অলরেডি অ্যাকাউন্ট আছে সেই জন্য আমি এখানে খুব সহজে ঢুকতে পারলাম তো এবার আমরা ইনফ্লুয়েন্সার ফাইন্ড আউট শুরু করে দিই ইনফ্লুয়েন্সার ওকে ওকে এখানে আমরা ইনফ্লুয়েন্সার আরে ভাই কী সমস্যা ওকে ইনফ্লুয়েন্সার প্রথমটাতে ক্লিক করব এগুলো থাক প্রতিটা মার্কেট প্লেস সেম একই একটু দেখতে হবে একটু আগে আমরা এটাতে শেষ করে নিই ধরেন আমাদের কাজ হচ্ছে ফ্যাশন না ফিটনেস হ্যাঁ ফিটনেস রিলেটেড যারা কাজ করতেছে তাদেরগুলোকে বের করব দেখেন এখানে ফিটনেস আছে দেখেন সবগুলো লাইফস্টাইল আছে ফিশন আছে অভাব নাই ইনফ্লুয়েন্সারের তো আমরা ধরেন ফিটনেসে যাব আপনি ক্যাটাগরি ফাইন্ড আউট করতে পারেন এখানে টোটাল প্লাস একশো সত্তর মিলিয়ন ইনফ্লুয়েসার অ্যাভেলেবেল আপনার কী লাগে সারা পৃথিবীরটাই আছে তো দেখেন কতগুলো পেজ আছে হ্যাঁ এটা হচ্ছে লোকেশন দিতেছে লোকেশনটা আমরা ফাইন্ড আউট করতে পারি ফিল্টার করতে পারি edit location okay open filter Instagram কত থেকে কত আমি দিলাম হচ্ছে দশ হাজার থেকে এক লাখ এর মধ্যে থাকবে ইনফ্লুয়েন্সার ওকে এগুলো লাগবে না নিচের দিকে আসেন এঙ্গেজমেন্ট রেটও অডিয়েন্স তারপরে মেল না ফিমেল সব হলে চলে বয়স কত থেকে কত অডিয়েন্স সাইজ কত সবগুলো এখানে দেওয়া আছে তো আমরা দেখি ইউএসএরটা আছে কিনা audience brand city okay personal email okay এটা হলে চলবে বেশি কিছু লাগবে না তো আমি এইখান থেকে শো আপ করি ফিটনেস তো এবার আর কমে আসবে তো এবার এখানে পাইছি দুই দুইটারে তো আমি একটা ওপেন করি ওকে এখানে ফলোয়ার খুবই ভালো আছে পোস্ট আছে এত তিনিও ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে তো আমাদের কাজটা থাকবে তার অ্যাকাউন্টটাকে সম্পূর্ণ পর্যালোচনা করা এবার কিভাবে করবেন এখানে এই এই ইনফ্লুয়েন্সার এই ইনফ্লুয়েন্সার হিসেবে এই কাজ করে এর সমস্ত কিছু আমাদের এখানে দিতে হবে বা এখানে রাখতে হবে এগুলো আমি কেটে দিই আপাতত ওকে এগুলো আর লাগবে না আমার ওকে এটা থাক এর সমস্ত কিছু আমাদেরকে বের করতে গেলে আমাদের দুইটা টুলসের দরকার পড়বে একটা হচ্ছে সোশ্যাল ব্লেড আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম বা ইনফ্লুয়েন্সার হোপ তো আমরা এখান থেকে লিখতে পারি ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার ফ্লুয়েন্সার influencer hope okay influencer hope এটা লিখে আমরা সার্চ করবো এই একটা হচ্ছে এটাতে আপনি মার্কেটিংয়ের সব ধরনের কাজই করতে পারেন এটা সেই একটা টুলস তো এখানে আসবেন ইনফ্লুয়েসার হোপ ডট কম লিখে সার্চ করবেন এটা কি দিয়ে দিব না এগুলো হ্যাঁ ওকে ওকে সব দিয়ে দিতেছি ওকে তো এখানে আসার পরে আপনাকে অবশ্যই সাইন আপ করতে হবে কীভাবে সাইন আপ করবেন এখানে দেখেন আর্টিকেল এখানে একটু চেক করতে হবে ক্যালেন্ডার ইনস্টাগ্রাম তারপরে এইদিকে আসি এই যে দেখেন মেম্বার লগিং আছে হ্যাঁ আমি মেম্বার লগিং আমি এখানে অলরেডি অ্যাকাউন্ট আছে আমার তো আমাকে আর কষ্ট করে মেম্বার হইতে হবে না দেখেন আমি যখন ক্লিক করছি যখন আমি ক্লিক করছি তখন দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ হয়ে গেছে এবার আমার দরকার হচ্ছে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার জন্য একটা টুল তাহলে আমি কি করব টুলসে ক্লিক করব টুলসে ক্লিক করি টুলসে ক্লিক করার পর এখান থেকে আমি টাইপ দিব টাইপ দিব হচ্ছে ক্যালকুলেটর এবং চ্যানেল হবে ইনস্টাগ্রাম কারণ ইনস্টাগ্রামের জন্য আমি কাজ করতেছি এখান থেকে এই যে দেখেন ইনস্টাগ্রাম স্পন্সার পোস্ট ক্যালেন্ডার এটা আমরা ক্লিক করব এখানে এটাতে ক্লিক করব এবার আমি যে ইনফ্লুয়েসার ইনফ্লুয়েসারকে ফাইন করছি তার ইউজার নেমটাকে আমি কপি করব কপি কপি করে আমি এখানে পেস্ট করে দিব পেস্ট করে ইন্টার এখানে দেখেন সার্চের একটা আইকন আছে ক্লিক করব। দেখেন তার সমস্ত কিছু আমাদের বের হয়ে যাবে এখানে যে তার প্রোফাইল দেখছেন প্রোফাইল চলে আসছে ক্লাসের সময় ডিস্টার্ব ফোন ধরা হবে না ওকে এখানে ফলোয়ার আছে কত অষ্টাশি হাজার অ্যাভারেজ লাইক কত দুই হাজার অ্যাঙ্গেজ রেট কত আছে এটাও হচ্ছে আছে টু দশমিক টু থ্রি সেভেন পার্সেন্ট সব কিছু এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো আমাদের কি কি লাগবে আমরা তাহলে সেভাবে বের করি তাহলে আমাদের প্রথমে লাগবে হচ্ছে ইউজার নেম তাহলে আমি প্রথমে আমি ফিটনেসের এখানে যাবো তার ক্যাটাগরি কিন্তু ফিটনেস ওকে তো আমি এখানে প্রথমে ইউজার নেমটা সার দিলাম তারপরে দিলাম হচ্ছে অ্যাভারেজ লাইক কমেন্ট কত আছে দেখি অ্যাভারেজ লাইকস এটা দিয়ে দেন তারপরে তারপরে দিয়ে দেখেন আমি এবার এসে লাইক কমেন্টের জায়গায় নিচেরটা কপি করার বাদ উপরেরটা কপি করতেছি ওকে এটা দিয়ে দিলাম ওকে কেটে দিছি নাকি ওকে চলবে ইউজার নেম বের করলাম তারপরে এবারে লাইক বের করলাম এবার কি লাগবে আমার ফলোয়ার ফলোয়ারটা বের করি ফলোয়ারটা হচ্ছে এখানে এত ফলোয়ার তারপর এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট আছে কত এত পার্সেন্ট এটাও কপি করবেন দেখেন কত সহজ একটা টুলসে আমাদের কাজগুলো কত সহজে করে দিল ওকে ইনস্টা আইজি লিঙ্ক তার সমস্ত লিঙ্কটা আমি এখান থেকে দিয়ে দিব মানে দিয়ে দিব আর কি আইজি লিঙ্ক এখান থেকে আমি সিরিয়াল দিলাম একটা কাজ করছি তাহলে এক তাহলে এখানে হয়ে গেল এখন বের কি সমস্যা ওকে তাহলে আমাদের মোটামুটি কিন্তু সবই বের হয়ে গেছে জাস্ট আমাদের ইমেলটা বের হয় নাই ইমেল অ্যান্ড সোশ্যাল মিডিয়া সেটা কিভাবে বের করি দেখি বের করতে পারি কিনা তো আমরা তার দেখি সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড আছে কিনা হ্যাঁ ইউটিউব পাইছি আমরা ইউটিউবে যাইব যাই দেখি ওইখানে তার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে কিনা লোকেশন যদি চায় তাহলে লোকেশন ফিল্টার করে বের করতে হবে ওইখান থেকে তো এক সেকেন্ড আমরা হ্যাঁ অবশ্যই চাপ তো হবেই আমরা ওদের কোনো সোশ্যাল মিডিয়া আইকন পাবো আমরা সিস্টেম দেখাচ্ছি সমস্যা নাই অ্যাবাউটে যাব দেখি তার ইমেলটা আমরা এখানে পাই কিনা হ্যাঁ ইমেল অ্যাড্রেস পাইছি তো এটা আমরা কপি করি ইমেল পেয়ে গেলাম তাহলে আমার সব কিছু পেয়ে গেলাম সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার ভিতরে শুধু ইউটিউবটা পাইছি না ইউটিউবের ভিতরে দেখি বাকি সোশ্যাল মিডিয়াগুলো আছে কিনা ফেসবুকটা আছে দেখেন দেখেন ফেসবুকটা পেয়ে গেছি তাহলে ফেসবুকের ইউআরএলটা আমি এখান থেকে কপি করে দিতে পারি এটা তো তার গ্রুপ মেবি নাকি না ঠিক আছে এটা তার পেস তো আমরা এখান থেকে ফেসবুকটাকে বের করে দিব লিঙ্কটা এখানে অ্যাড করে দিব সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যে কোনো যেটা পাবেন সেটাই দিয়ে দিবেন তাহলে আমাদের কাজ কিন্তু একটা হয়ে গেল তো ওকে এই ওকে আচ্ছা, আমরা দেখি বের করতে পারি কিনা লোকেশন ফিল্টার ফিল্টারে যাই influencer influencer average engagement location এই যে দেখেন লোকেশন দেওয়া আছে আমরা এখান থেকে ইউএসএরগুলো দিতে পারি ইউএসএ ইউএসএ দেখি আছে কি না ইন্ডিয়া ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়া পাওয়া গেছে তো একটু দেখি এখান থেকে বের করা যায় কিনা ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া সব থেকে বেশি ইন্ডিয়ার মানুষগুলোকে টার্গেট করতে হবে ওকে দেখি কয়জনকে পাই এখানে দেখেন সার্চ হচ্ছে এখানে জিরো বের হচ্ছে আমাদের ফিটনেস রিলেটেড ইন্ডিয়ার মানুষজন নাই তাহলে একটু এখানে কমাইতে হবে আঠারোটা বের হয়েছে Indian তিন হাজার এও কাজ করতেছে তো আমরা সেমভাবে একইভাবে কাজ করতে পারি এই গেল এই এলো মেথড যদি এই মাধ্যম মানে এটাতে যদি কাজ না করে অনেক সময় আছে অনেক কিছু আপনি দেখতে পারবেন না এগুলো দেখেন অনেক কিছু দেখতে পারবেন না তাহলে আপনাকে এখান থেকে কিছু বের করে তাহলে আবার কি করতে হবে আবার ধরেন অন্য একটা ইন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের ওইখানে যাইতে হবে মার্কেট প্লেসে যেতে হবে এখানে একটা মার্কেট প্লেস নিয়ে বসে থাকা যাবে না সমস্যা নাই ওই যে আমাদের যে টুলসগুলো আছে লাস্টের অপশন তো দেওয়াই আছে তো আমাদের এখানে কিছু টুলস দিছি দুইটা টুলস এই একটা আর এই একটা কাজটা একটু ডিপলি আপনাকে করতে হবে মানে কষ্ট করতে হবে একটু কাজটা যদি কোন দুইটা জানে লিঙ্ক দিলাম সেই দুইটা লিঙ্কটা বের করেন তো এগুলো সব কেটে দিয়ে আপাতত তো ইক্স এক্সেল শিটগুলো কীভাবে তৈরি করতে হবে এগুলো তো শেখা হয়েছে নাকি এবার আমরা ইনফ্লুয়েন্সার ফাইন করতে পারি দেখেন এটা হচ্ছে এক্সেল এভাবে এক্সেল তৈরি করবেন আর এমনি লোড নেই কেন ওকে প্রথমটা হচ্ছে কলাব্রেড এটাতে যাই find and hire influencer in second okay আমরা প্ল্যাটফর্ম এটা হচ্ছে সব থেকে সহজ পন্থা আরে ভাই কি একটা সমস্যা হ্যাং করতেছে কেন তো এখান থেকে আমরা ধরি ইনস্টাগ্রাম ক্যাটাগরি ধরেন আমাদের হচ্ছে ফিটনেস হেলথ অ্যান্ড ফিটনেস এখানে যা সার্চ করি এবার সার্চ করি দেখেন চলে আসতেছে অনেক ইনফ্লুয়েন্সার এবার এখান থেকে কান্ট্রি সেট করেন ধরেন আমি ইউনাইটেড স্টেট সেট করব সেভ করি ফিল্টারের উপরে কিছু নাই শুধু ফিল্টার দেখেন ইউএসএরগুলো বের হচ্ছে তো আপনি এইভাবে একটা একটা করে যা যা তার অ্যাকাউন্টগুলোকে ফাইন্ড আউট করেন তো আমরা এখান থেকে ধরেন ইয়া করতে পারি ইনস্টাগ্রাম দেখেন ইউনাইটেড স্টেটসের লোক এটা তো এখানে পোস্ট করতে কত নিতেছে সব কিন্তু দেওয়া আছে এখানে টিকটক আছে তার অ্যাকাউন্ট অ্যাড করা অথবা আমরা ডাইরেক্ট এটার নাম লিখেও কিন্তু আমরা ইনস্টাগ্রামে যা সার্চ করতে পারি অথবা এখান থেকে ক্লিক করে চলে যেতে পারি কখনো কখনো কারো কারোগুলো এখানে লিঙ্কে সমস্যা হতে পারে আপনি এইভাবে আসতে পারেন দেখি তার ফলোয়ার কত আছে ছয় হাজার ছয় হাজার আছে তিনি ইনফ্লুয়েন্সার ওকে ওরাও নিতে পারেন পাঁচ হাজার থেকে আপনি মোটামুটি লাখের লাখে টার্গেট রাখবেন পাঁচ হাজারের মনে বেশি আসবে ওকে একজনকে পাইলাম দেখেন এর কিন্তু সব কিছুই আপনি পাবেন এখান থেকে তো তার টিকটকও আছে দেখি টিকটকে ফলোয়ার কত আছে টিকটক টিকটকে আছে একচল্লিশ কে ওকে তার ইনস্টাগ্রাম টিকটক এখানে দেখেন তার মেল অ্যাড্রেসও দেওয়া আছে তাহলে আমরা কিন্তু সবই পেয়ে যাবো আস্তে আস্তে তিনি কিন্তু ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে তাহলে এটাতে কিন্তু আমাদের আরও সহজ হলো তাই না আপনাদের কি মনে হয় এবার হ্যাঁ এটা দিয়ে আরও সহজ হলে কিন্তু আপনাকে হ্যাঁ যদি আপনি ইনফ্লুয়েন্সার সিটিতে কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে সাইন আপ করে ওইখানে প্রিমিয়াম বাসনটা নিতে হবে ওটা দিয়ে আপনি প্রিমিয়াম বাসন যদি আপনি কাজ করেন কন্টিনিউ কাজ পান তাহলে প্রিমিয়াম বাসন নিলে একটা সমস্যা নাই এটা জাস্ট আপনি শিখে রাখেন পরবর্তীতে কাজে লাগাইতে পারবেন বিষয়গুলো বোঝা গেছে এগুলো সব তো দিয়ে দিছি আমি সব আগেই তো দিয়ে দিছি ক্লাসের সময় দিয়ে দিয়েছি তো এইগুলো সহজে কিন্তু বের করা যাবে দুই হাজার আছে যা যা আছে আপনাকে একটু কষ্ট করে বের করতে হবে যে এইগুলো এরকম দেখেন যারা বেশি টাকা নিয়েছে তাদেরগুলোকে বের করবেন যে বেশি টাকা যারা নিছে তাদের ফলোয়ার অনেক বেশি মানে এটা স্বাভাবিক কারণ ফলোয়ার বেশি না হলে তার টাকা এমন এমনি চায় নাই হয় টিকটকের ফলোয়ার বেশি না ইনস্টাগ্রামের ফলোয়ার বেশি ওকে দেখি এখানে আসতে হ্যাঁ বলো মানে বুঝলাম না দুয়েল কারেন্সি মানে Islam bank Islam bank Islam bank Islam ব্যাংকে ভালো সার্ভিস দেয় ওকে ইনস্টাগ্রামে আছে তার এই এটাকে এখন কি কাপড় চোপড় নাইকে নাকি সবাই দেখি একই অবস্থা এটার লেখা সার্চ করি তো এটা লেখা আমরা সার্চ করতে পারি অনেক গুজনের অ্যাকাউন্ট নাও আসতে পারে এটাই মেবি হ্যাঁ এই যে একজন পাইছি দেখছেন ওর নাম লিখে সার্চ করছি পাই গেছি ওর অ্যাকাউন্ট ওইখানে লেখাইতেছে না এই যে এই মেয়ে ঘটনা সত্যি দেখছেন কাপড় চোপড় ছাড়া সবসময় ঘুরে তো এরও দেখেন সব কিছুই আপনি পাবেন এখানে যদি ধরেন এবার একটা ম্যাথও শিখে দিই ধরেন আপনি সোশ্যাল মিডিয়া পাইতেছেন না তাহলে কি করবেন এত বড় সেলিব্রিটি অবশ্যই তো তার কিন্তু ফেসবুক থাকবে তাই না তো আপনি যে এখানে যা ফেসবুকে যে সার্চ করেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব যা যা মাধ্যম আছে সবগুলোতে সার্চ করবেন আমি সার্চ করি দেখি পাই কিনা আমি এ নতুন আপনি নতুন আমি এখানে কোনো দিন যাই নাই আপনি এখানে কোনো দিন আসেন নাই খালি এইভাবে সার্চ করবেন দেখি তার অস্তিত্ব খুঁজে পাই কিনা আমরা ওকে পাওয়া গেছে হ্যালো দেখছেন এইভাবে আপনি বাকি বাকিগুলো বের করতে পারেন এবার ওয়েবসাইট পাইলাম ওয়েবসাইটের ভিতরে গেলে কিন্তু লিঙ্কগুলো আমি পাবো আরও একদম সিম্পল অনেকজনে কি আমি জানি যে এরকম সমস্যা হবে না প্রথমে একটু এলোমেলো করলাম কারণ হচ্ছে আমি জানি যে লাস্টের দিকে আপনাদের কিছু দেখাইতে হবে কারণ হচ্ছে ফার্স্টের দিকে ওই যে আমরা যে ওয়েবসাইটগুলো দেখাইলাম ওগুলো দিয়ে আপনি ভবিষ্যতে কাজ করতে পারেন কিন্তু ওইখানে কাজ করতে গেলে আপনাকে প্রিমিয়াম বাসন নিতে হবে না হলে আপনি সবগুলো অ্যাকাউন্ট ফাইন্ড আউট করতে পারেন না লাস্টে যে টুলসগুলো রাখবো এগুলোতে আপনি কাজ করবেন এই হচ্ছে কাহিনী তো ওকে দেখেন তার ওয়েবসাইটেও যদি না পাই ফেসবুক তো পাইছি আমাদের ফেসবুক হলেই চলবে ইমেল তো এখানেই পাওয়ার কথা যদি না পাই <laughs> ওকে দেখি ওয়েবসাইটটা কাজ করতেছে কিনা ওকে ওয়েবসাইটটা কাজ করতেছে না তাহলে ওয়েবসাইটটা বের করা যাবে এটা মেবি তিনি লিঙ্ক করে রাখছে কোনো কিছু ওকে ফেসবুক পাইলেই হবে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে কিনা দেখে নই তো এখানে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস ইউটিউবে গেলে হয়তো পাওয়া যেতে পারে ইমেল অ্যাড্রেস একটু কষ্ট করে বের করতে হবে এই হচ্ছে কাহিনী এবার সেকেন্ডটাতে যাই প্রথমটাতে কিন্তু দ্বিতীয়টাতে আমি কিন্তু পেয়ে গেলাম হ্যাঁ দ্বিতীয় মেথডটাতে টুলসে পেয়ে গেলাম এবার আরেকটা টুলস আছে এটা হচ্ছে এই যেটা ফাইন ফ্রিতে কোনটা দেয় আমাদের অবশ্য লাগবে না আমাদের যে টুলস দিছি ওইটা দিয়ে কাজে লাগবে ওকে সাইন আপ করতে হবে বলতেছে influencer discovery I am a brand I am a create okay I am a brand ছবি দিলাম পছন্দ হয় না যা যা চাই সব দিতেছি আমি এমপ্লয়ার আছে ধরেন এতগুলো তারপরে কি আছে বিজনেস লোকেশন বাংলাদেশ তারপরে কি আছে ক্যাটাগরি দিয়ে দেই কয়েকটা অ্যাকাউন্ট করতেছি travel okay travel next travel travel দুই দিন ধরে ট্রাভেলে ধরছে এক একটা ওয়েবসাইটে এক একটা রকম অ্যাকাউন্ট করতে হয় ওকে জাস্ট আমি এটাও জানি না কীভাবে করতে হয় জাস্ট যাইতেছি আমার নিয়ে যাইতেছে এরকমভাবে কি বলতেছে ইনফ্লুয়েন্সার ওকে স্টার্ট ভিডিও দেখতে হবে না দরকার নাই একটু অপেক্ষা করি দেখি ইনফ্লুয়েন্সার বের করতে দেয় কিনা আমাদের ওকে এটা মনে হয় আর একটু ভালো হবে আমাদের জন্য বেরোইতেছে তো সমস্যা কি ওকে এটা মিনিমাইজ করে দিই এখানে দেখি রিলেটেড ফিল্টার করে আমাদের রিলেটেড ফলোয়ার পাওয়া যায় কিনা ওকে এটা বাংলাদেশ তো এটা আমি দিয়ে দিতে পারি ইউএসএ তারপরে দিতে পারি হচ্ছে কি রিলেটেড ক্যাটাগরি আমি দিতে পারি হচ্ছে ফিটনেস অথবা travel adventure luxury natural food agency financial অনেক ক্যাটাগরি দেখি আমাদেরটা খুঁজতেই মানে একদিন যায় fitness fitness health fitness okay পেয়ে গেছি ল্যাঙ্গুয়েজ কোন ভাষায় চাচ্ছেন ইংলিশে অ্যানাফ সার্চ করে লাগাই দিই ওকে পাওয়া গেছে মোটামুটি আমজনতাকে এখানে দেখেন কে কত ডলার নিবে এগুলো কিন্তু তাদের অ্যাকাউন্টগুলোকে আমরা পেয়ে গেলাম দেখছেন এটা কিন্তু আরও সহজ মনে হইল একশো বের করে দিছে আমাদের তো এত লাগবে না এবার চাইলে আমরা কিন্তু এখান থেকে তাদের ইনস্টাগ্রামে যেতে পারি হ্যাঁ এটা তো আরও ভালো দেখেন এটা কিন্তু আরও ভালো সহজে বের করা গেল দেখেন এটা আমার কাছে ভালো লাগছে এটা আমি কেবল দেখলাম বুঝছেন একটু রিসার্চ করলেই পাওয়া যাবে দেখেন মানুষ কষ্ট করতে চায় না আমি এক সেকেন্ডের ভিতরে একটা কষ্ট করে অ্যাকাউন্ট করে এটাতে দেখেন আরও সহজে বের করতে পারবেন তাহলে এই টুলসটা এটা হচ্ছে আর একটা প্ল্যাটফর্ম দেখেন যা চান সব পাবেন এটা দিয়ে আরও বের করা যাবে ওকে এটার নাম হচ্ছে ইনফ্লুয়েসার ইআইন এআইএন ইনফ্লুয়েসার ডট কম ওকে দিয়ে দিলাম তো আমরা যদি আরও কিছু খুঁজি মোটামুটি আরও এক দেড়শো বেরোবে এরকম সাইড <laughs> তো কষ্ট করি দেখি আর লাগবে না দুইটা দিয়েই আনাপ কি বলেন এটা দিয়ে সহজে বের করতে পারেন সব থেকে সহজে যায় নাই যে ও এটা নাই না লিঙ্কটা যে ফুল দিমু এটা শুধু ডট কম বসায় নেবেন ওকে দিয়ে দিলাম আর এটা কোনো সমস্যা হইতো না যখন আপনি কাজ পাইতেন তখন তো আমাদেরকে বের করতেই হইতো তখন কষ্ট করে আমাকে বের করতে হইতো এখন এখন ক্লাসের ভিতর বের করলাম আরও ভালো হলো সবাই দেখলেন তাহলে এটাতে কিন্তু আরও সহজে আমরা বের করতে পারলাম গুড রেজাল্ট সব কিছু আছে এখানে আবার শুধু আপনাকে ক্যাটাগরি ফাইন্ড আউট করতে হবে ক্যাটাগরি কি যে কোনো ক্যাটাগরিতে এবার ফলোয়ার ডলার কত ডলারের নিচে কাজ করবে এগুলো সব এখান থেকে দেওয়া যাবে তারপরে এটা গ্রেড গুড এখানে দেওয়া আছে কোয়ালিটি এখানে দেখেন গ্রেড আছে গুড আছে তারপর ইংলিশ ফিটনেস এবার যদি চাই আমরা কানাডার লোকগুলোকে বের করতে পারো সেমভাবে এখানে ফিটনেস কানাডা সার্চ দেখেন কানাডারগুলো বেড়েছে এটা মিনিমাইজ করে দিই এটা মিনিমাইজ হয়ে যাও ওকে মিনিমাইজ হয়ে গেছে এখানে কিন্তু আবার একশোই বের হয়েছে ওকে গুডগুলোকে বের হইতেছে না অল দেওয়া যায় না ফিটনেস দেখি একশো করে বের হবে মনে হচ্ছে দেখি আরও কিছু ক্যাটাগরি দিয়ে দেখি ওকে একশো করে বের হবে ঠিক আছে যে কোনো ক্যাটাগরিতে একশো করে বের হবে মানে ক্যাটাগরি বাক করে করে নিতে হবে একশো করে হলে না আমাদের তো এত লাগবে না তাই না আমাদের এত লাগবে না আমাদের বিশটা পঞ্চাশটা এলে আনাফ এবার প্রশ্ন থাকতে পারে এখানে কিন্তু আমি হ্যাশট্যাগ দিয়েও কিন্তু বের করতে পারবো ইউজার নেম দিয়ে কিওয়ার্ড লিখে সার্চ করে বের করতে পারবো এরকম আছে এবারে এবার ধরেন আপনারা কত বের করবেন এগুলো বাড়াবেন কমাবেন যখন বাড়াবেন কমাবেন তখন আরও বেরোবে ধরেন এখন এটা ফার্স্টে আসছে না এটা ফার্স্টে আসছে না তো আপনি এটা কমিয়ে দেখেন এবার সার্চ করেন দেখেন কত হয় দেখবেন ওইটা আর আসবে না ডলার কমিয়ে দিবেন তাহলে ওইটা আর আসবে না দেখেন ওইটা গেছে গা দেখছেন এইভাবে আপনি হাজার হাজার প্রোফাইল বের করতে পারেন একশো করে হুক সার্চে তারপরে নেক্সট পেজে যাইতে পারবো আমরা সম্ভবত দেখি নেক্সট পেজ আছে কিনা একশো বেরোবো নেক্সট পেজ তো থাকবেই একশোর পরে নেক্সট পেজ নাই ওকে আবার দুইশো বেরোলো দেখেন বুঝছেন ব্যাপারটা নিচের দিকে আসবেন আরও বের হবে কি চান আর ওকে যাই হোক একটা <laughs> ওয়াজগবি মার্কা ক্লাস হইল যাই হোক তাহলে আশা করি কোনো সমস্যা হবে না কারো আপনারা করতে পারবেন এগুলো দিয়া তো এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন হ্যাঁ শুধু ইনফ্লুয়েন্সার বের করে দিয়ে এরকম একটা স্কেল শিট সাজায় দিয়ে দিবেন আর কোনো কাজ নাই এটা হচ্ছে ক্লাস ওয়ানের বাচ্চারে দিলেও এই কাজটা করতে পারবে এবার ডেলিভারি দিবেন কিভাবে এখানে দেখেন শেয়ারে ক্লিক করবেন শেয়ারে এখান থেকে আপনি চলে যাবেন রেস্ট্রিক্টেড দেওয়া আছে আমরা এখান থেকে অ্যানিয়ন উইথ দিয়ে দিব লিঙ্ক এখান থেকে ভিউ আছে আমরা এডিটর দিয়ে এই লিঙ্কটা কপি করে ক্লায়েন্টের ওই অর্ডার ডেলিভারির ওইখানে দিয়ে দিব হয়ে যাবে কাজ এটা আমরা ডেলিভারির সময় দেখবো হ্যাঁ ওকে কারো কোনো প্রশ্ন আছে ওকে তাহলে আমি স্ক্রিন স্টপ করে দিই ক্লাস শেষ তাহলে আজকে